করুণা করে হলেও চিঠি দিও ঘামে পরে তুলে দিও আঙ্গুলের মিহিন সেলাই ফুল বানানিও লেখো প্রিয় বেশি হলে কেটে ফেলো দাও এটুকু সামান্য দামি চিঠি দিও তোমার শাড়ির মতো করে পারবো না একখানে চিঠি চুরির মতো কোনো চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও মেঘ চাও ফুল পাখি সবুজ পাহাড় বর্ণ আলস্য লাগে যদি তোমার চোখের মতো চিহ্ন কিছু দিয়ে আজ তো অমর আমি চিঠি চাই পথ চেয়ে আছি আসবেন অচেনা রাজার লোক তারা চিঠি দিয়ে বাড়ি পৌঁছে দেবে এক করি শীতের শিশির দিয়েও এক ফোঁটা সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা ঘাম এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখো তোমার ফসল ওই দু হাজার লোক যায় ক্যাম্পিসের জুত পায়ে কাঁধ ব্যাগ হাতে কাগজের এক গুচ্ছ সিজন ফ্লাওয়ার কারো কৃষ্ণচূড়া কারো দশিম উল্লুর ছোড় কারো নিবিড় বকুল এর কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলি বলি আমার কি কোনো কিছু নাই করুণা করে হলেও চিঠি দিও ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শেষ একটি ফুলের ছোট্ট নাম টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খুঁজে সেই সব চুপচাপ কোনো দুপুর বেলার গল্প খুব মেঘ করে এলে কখনো কখনো মোর একা লাগে তাই লিখো করুণা করে হলেও চিঠি দিও মিথ্যা করে হলেও বলো 没关系。